renderforest.com. নববর্ষে পদাপুর উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠা আমি সত্যি আনন্দিত যে মোহনার টেলিভিশনের নববার্ষিকীতে আমাকে মানে মোহনার থেকে বাদ যে তো মোহনা থেকে। হাতটা দিলাম সবাই। এক মিনিট। ছবি নাই?